গতকালের ক্লাসে ছিল আমাদের চ্যানেল ক্রিয়েট করা প্লাস চ্যানেল কাস্টমাইজ করা কিভাবে কাস্টমাইজ করব সেটা আমরা করছি এবার আমাদেরকে আসবে হচ্ছে ভিডিও আপলোড কিভাবে করতে হয় ভিডিও আপলোড প্লাস ভিডিওতে কিভাবে ভিডিও এসিও করতে হয় এবং আপনার সার দিলে যেন আপনার এটা ফার্স্টে মানে প্রথম পেজে আসে সেই জন্য আমরা কাজ করব যাই হোক আমরা কথা না বাড়িয়ে শুরু করি এটা আর গত ক্লাসে আমার সকল স্টুডেন্টকে ধন্যবাদ যারা আমাকে বলেছিল এই কাজটা করার জন্য যাই হোক আচ্ছা ঠিক আছে যারা আমার আগা গত ক্লাস দেখেন নাই তারা ডিসক্রিপশনে লিঙ্ক আছে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন যাই হোক আপনারা যখন চ্যানেল ক্রিয়েট করবেন তারপর এরকম পজিশনে কিভাবে আসবেন সেটা আগে দেখাই আমি আচ্ছা আগে চলে যাব আমরা ইউটিউবের ভিতরে আগে আমরা ইউটিউবের ভিতরে ঢুকে পড়লাম ইউটিউব ইউটিউবে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে তারপরে আপনি যাবেন হচ্ছে আপনার যেখানে লগ ইন করা আছে চ্যানেলটা সেখানে তারপরে ইয়োর চ্যানেল ইয়োর চ্যানেলের মধ্যে ঢুকলেন ইয়োর চ্যানেলে ঢুকে আপনি ভিডিওটা আপলোড দেন ডাইরেক্ট ভিডিওটা আপলোড দেন তারপরে মাঝে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখিয়ে দিব কিভাবে আপনি ভিডিওটা আপলোড দেওয়ার পরে কাজ করবেন তারপরে আমরা আসলাম এখানে এখানে আসলাম আসার পরে এখানে ভিডিওটা দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে আপনি ট্র্যাক করে টেনে নিয়ে এসে দিতে পারবেন আর একটা হচ্ছে সিলেক্ট ভিডিও বা সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইল থেকে দেওয়াই আমি বেটার মনে করি আমি সিলেক্ট ফাইল থেকে দিয়ে থাকি সাধারণত আচ্ছা আমি গত ক্লাসটাই আপলোড দিয়াস গত ক্লাসটা আপলোড দিয়েছি যে কথাই দিলাম ওটা আচ্ছা ঠিক আছে গত ক্লাস পেলাম না এগুলো দিলে আবার কপিরাইট ধরতে পারে দেখি এটাই দিলাম দেখি এটা কি না এটা তো ভিডিও ফাইল না আমি ডাউনলোডে গেলাম ডাউনলোড ডাউনলোড থেকে মাই ভিডিও টু এটাই দিয়ে দিলাম আমি আচ্ছা ঠিক আছে ভিডিওটা আমি এটা দিয়ে দিলাম ভিডিও এটা দেওয়ার পরে আমার কিন্তু এটা ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে এখন এই ভিডিওটা আমি যাতে ফর্ম পেজে পাই আমার ভিডিওটা কি রিলেটেড আমার ভিডিওটা কি রিলেটেড সেই রিলেটেড আমাদেরকে অর্ড দিতে হবে অর্ডটা কি what is the keyword keyword হচ্ছে আপনি মানুষ যেটা লিখে সার্চ করবে এটাই হচ্ছে কিওয়ার্ড বা টাইটেল এখানে টাইটেল বলা হয়েছে কিওয়ার্ড অনেকভাবে আপনারা চুজ করতে পারেন অনেকগুলো ওয়েবসাইট আছে কিওয়ার্ডগুলো রিচার্জ করার জন্য কিন্তু আমাদের এখানে রিচার্জের কোনো মানে যে রিচার্জেবল কোনো কিছু নেই আমাদের আমরা এখানে ডাইরেক্ট এই যে এটা অ্যাড করে নিব এই যে একটা এক্সটেনশনটা অ্যাড করে নেব আমাদের এক্সটেনশনটা আছে হলে এক্সটেনশনটা সবাই অ্যাড করে নেবেন কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আগে আপনি গুগলে যাবেন যে আমাদের এটা লিখবেন এক্সটেনশনের নাম হচ্ছে ভিএলকেডিইউ এটা এটা হচ্ছে আমাদের এক্সটেনশনের নাম এই যে এটা সবচেয়ে ফেভারিট একটা ভিআই ডিএল কিউ আচ্ছা এখানে আপনি লিখলেন ভিআই ডিএল কিউ এটাই কিন্তু একটা এই যে এক্সটেনশন চলে আসবে এক্সটেনশন যদি না আসে তাহলে সাথে এক্সটেনশনটা দিয়ে দিবেন দেওয়ার পরে যে ইউটিউব এক্সটেনশন এখানে দিলেন তারপরে আপনি দেখেন এই দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে রিমুভ ফরম ক্রোম অর্থাৎ আপনি ক্রোম থেকে এটা রিমুভ করে দিলেন তাহলে আপনি মাঝে অ্যাড করা আছে যেহেতু সেহেতু এখানে লেখা আছে হচ্ছে রিমুভ ফরম ক্রোম দেখেন আমি আপনাদেরকে এটা ড্রাগ করে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এই এটা এটা আর যদি এটা না মানে ইয়ে যে আপনার যদি অ্যাড করা না থাকে তাহলে এখানে অ্যাড লেখা আসবে এখানে যেহেতু অ্যাড করা আছে সেহেতু এখানে রিমুভ লেখা আছে যাই হোক তাহলে আমি এটাতে রিমুভ করার প্রয়োজন নাই আমি আবার ব্যাক গেলাম ইউটিউবে আচ্ছা এটা হচ্ছে একটা আপনি সাবস্ক্রাইব রিমেম্বার ভিডিও এই ভিডিওটা হচ্ছে আপনার সাবস্ক্রাইব রিমেম্বারের জন্য সাবস্ক্রাইব রিমেম্বারটা কি সেটা আপনারা হয়তো বা জানেন না সাবস্ক্রাইব রিমেম্বারটা হচ্ছে আপনার মানে যে কোনো ভিডিও দেখতেছি দেখতে দেখতে একটা মানে যে নোটিফিকেশন বেল চলে আসলো টুং একটা শব্দ হলো অর্থাৎ সাবস্ক্রাইব করতে বলে সেটা আচ্ছা আপনাদেরকে পেলে করে দেখে দিই একটা ভিডিওটা এই যে এরকম একটা আসে এটা হচ্ছে সাবস্ক্রাইব রিমেম্বারেশন বলে ইউটিউবের ভাষায় যাক তাহলে লিখলাম এখানে আমরা লিখি S U B C R I P B S subscribes reminder R E M A I N D R reminder subscribe reminder বা number subscribe C R I B S subscribes reminder এটার নাম সাবস্ক্রাইব রিমাইন্ডার এটার নাম এইটুকু দিলে কিন্তু আপনার ভিডিওটা মানে কিওয়ার্ডটা খুব শর্ট হলো এটা কিন্তু আসা সম্ভব না এখানে কিওয়ার্ডের বিভিন্ন টাইটেল দেওয়া যেতে পারে এই যে সাবস্ক্রাইব একটা দিছে আমরা এটাও তো দিতে পারি সাবস্ক্রাইব আচ্ছা দিলাম সাবস্ক্রাইব রিমেম্বার আবার একটা দিলাম how to set up subscribe remember how to set half হ্যাঁ, সাবস্ক্রাইব এস ইউ যেটাই এখানে দিয়ে দিলাম আসলে হ্যাঁ subscribe how how to set up subscribe remember আরও অনেক কিছু দিতে পারি এখানে এখন যেহেতু বাইশ সাল চলে সেহেতু আমরা বাইশ সাল দিতে পারি অথবা মানুষ কি ধরনের ইউটিউবে কি ধরনের কিওয়ার্ড দেয় সেটাও আমরা দেখে নিতে পারি তিন চার ধর ভাবে আপনি এখানে ইউটিউবে ঢুকলাম আমরা এটাকে বলা হয় স্যার মানে যে কিওয়ার্ড রিচার্জ যখন আপনাকে বলবে কেউ যে কিওয়ার্ড রিচার্জ কিভাবে করতে হাউ টু কিওয়ার্ড রিচার্জ এটা হচ্ছে কিওয়ার্ড রিচার্জ করাকে বলা হয় এটাকে বলা হয় কিওয়ার্ড রিচার্জ আপনাকে বায়ার কোশ্চেন করতে পারে যে আপনি কি কিওয়ার্ড রিচার্জ করতে পারেন কিনা কিওয়ার্ড রিচার্জ কি সেটাই আপনি জানেন না তাহলে তো আপনি বলতে পারবেন না কিওয়ার্ড রিচার্জটা আসলে কি এটা হচ্ছে কিওয়ার্ড রিচার্জ আচ্ছা আমি তাহলে এখানে লিখি subscribe S C R I B subscribe research হ্যাঁ reminder R E M A I N T E R subscribe reminder দেখেন এইগুলো হচ্ছে হলে আপনার subscribe reminder সাবস্ক্রাইব রিমাইন্ডার আচ্ছা এটা একটা জিনিস বেশি চলে আসছে সাবস্ক্রাইব রিমাইন্ডার দিলে চলে আসবে আপনি হাজার হাজার ভিডিও পাবেন এটার পরে ভিডিওর অভাব নাই সুন্দর করে কিন্তু লেখা আছে সুন্দর করে এখানে লেখা আছে কি how to subscribe button bell button এই যে এটাকে বলা হয় সাবস্ক্রাইব রিমাইন্ডার অর্থাৎ এই যে আপনার এগুলো লাইক আসবে কমেন্ট আসবে এগুলো যাতে দেখা যায় এখানে তো লেখা আছে এগুলো থেকে আমরা কিওয়ার্ডের একটা মানে যে ধারণা নিতে পারবো তিন চারটা আমরা টুল ওপেন করলাম তিন চারটা ভিডিও ওপেন করি আমরা একটা না অনেকগুলো ভিডিও আর সময় কিন্তু আপনারা লেটেস্ট ভিডিওগুলো দেখবেন এটা ফোর ইয়ার এগো এত দূরের গুলো দেয় টেকনোলজি সবসময় শিখতে হয় লেটেস্টগুলো তো লেটেস্ট শেখার জন্য আপনারা যে বিভিন্নভাবে এভাবে ওপেন করবেন যে কোনটা সাবস্ক্রাইব রিমাইন্ডার কিভাবে তৈরি করতে হয় how to create subscribe reminder দেখেন অনেকগুলো কিন্তু ভিডিও আমাদের চলে আসছে তো আমরা একে একে ভিডিওগুলো দেখব ভিডিও দেখব না আমরা দেখবো লেখার ভিডিওর এই যে এটাকে হয় বলা হয় সাবস্ক্রাইব রিমাইন্ডার এটাকে আমরা দেখব হচ্ছে ভিডিওর কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব মানে যে এটা তো আমরা তৈরি করব সেটা অন্য জিনিস শেখানো কিন্তু ওই যে আমরা দেখব এখন বর্তমান টাইটেল টাইটেলটা কিভাবে টাইটেল গুলো আমরা একটা শীট নিব গুগল ড্রাইভে একটা শীট নিই গুগল ড্রাইভ আচ্ছা গুগল ড্রাইভে একটা শীট নিলাম আমরা ডক্স নিই বা অথবা আচ্ছা আমরা গুগল ড্রাইভে একটা শীট নেব গুগল ড্রাইভ থেকে শীট নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে বিভিন্ন শীট আছে এখানে এই যে গুগল শিটটা যেটা এই যে আমরা গুগল শিট নিলাম গুগল শিটটা নেওয়া হলে এই যে আমরা এটা গুগল শিট একটা ব্ল্যাঙ্ক পেজ নিব আপনাকে কিন্তু মানে যে এগুলো রিচার্জ করা জাস্ট রিচার্জ যাকে বলা হয় আচ্ছা আপনি প্রথমে এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে কিভাবে সাবস্ক্রাইব মানে হাউ টু মেক সাবস্ক্রাইব এগুলো আমরা রিচার্জ করব সবগুলো একসাথে কপি করে নিব গুগল শিটে নিয়ে যেগুলো রেখে দিব রেখে দিয়ে তারপর এখান থেকে আমরা ধীরে ধীরে নিব যে কোনটা কিরকম এটা শীটে না নিয়ে শীটে নিলে তো আসলে ছোট দেখাবে আচ্ছা ঠিক আছে যে শীটে নিলাম শীটে নেওয়ার পরে একটা নিলাম তারপরে এটা নিলাম এটা নিলাম এটাকে বলা হয় keyword research how to keyword research লিখে সার্চ করলে আপনারা এরকম অনেক পাবেন এই যে এরকম করে চাপ দিলে দেখবেন যে এগুলো বড় হয়ে গেছে বুঝতে পারছেন আচ্ছা তো কাহিনী বড় থেকে আমি ডাইরেক্ট বড় করে দিই হ্যাঁ এইরকম কয়েকটা ভিডিও ওপেন করবেন আপনারা ওপেন করে এখানে সাবস্ক্রাইব রিমাইন্ডারের কি কি ধরনের এরা দিয়ে থাকে টাইটেল সে টাইটেলগুলো এখানে নিয়ে গেলেন হুম এই টাইটেল গুলোর মধ্যে থেকে আপনি দেখবেন কোনটা সবচেয়ে থেকে ভালো লাগার মতো একটা মাঝে রিমাইন্ডার বাটন তৈরি করার জন্য আচ্ছা আমরা এখান থেকে কি নিব হাউ টু সাবস্ক্রাইব বাটন হ্যাঁ ইউটিউব সাবস্ক্রাইব বাটন এটা নিব একটা নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে আমরা নিয়ে যাই যে আমাদের যেখানে ইউটিউব চ্যানেল যেটা যেখানে আমরা কাজ করতেছিলাম সেখানে দেব একটা গেল যাওয়ার পরে এরকম করে একটা মানে দাড়ি দিয়ে নেবেন যেটাকে বাংলাতে দাড়ি বলা হয় তারপর লেখা how to make YouTube subscribe link অথবা top up subscribe button top up subscribe বাটনটা নেওয়া যায় এখান থেকে আমরা টপ আপ সাবস্ক্রাইব বাটনটা নেব শুধু কন্ট্রোল সি দিয়ে কপি করলেন বাংলা টিউটোরিয়ালটাও নিই যেহেতু এটা একটা টিউটোরিয়ালের ভিডিও সেটা আমরা একটা বাংলা টিউটোরিয়াল একটা টিউটোরিয়াল নিয়ে নিলাম আচ্ছা বাংলা টিউটোরিয়াল এই পর্যন্ত নিয়ে নিলাম আমরা নেওয়ার পর কন্ট্রোল সি দিয়ে নিয়ে যা আমরা আমাদের যে আছে সেখানে দিব আমরা সর্বোচ্চ এখানে একশো ক্যারেক্টার লেখা যাবে আমাদের উত্তরটা অলরেডি হয়ে গেছে যাওয়ার পরে আমার কিন্তু মানে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেলে যে আপনার এইরকম একটা লেখা আসবে হ্যাঁ আপনি কিন্তু লাম্বা কেয়ার টিউটোরিয়ালটা দিলাম বাংলা টিউটোরিয়াল এটা আপনি যত ভালো মানে যত বড় কিওয়ার্ড দিবেন তত আপনার ভিডিও তার তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এটা একটা পারফেক্ট ভিডিও দেওয়া আছে এখানে একটা ইয়া দিতে পারি আমরা দুই হাজার বাইশ টিউটোরিয়াল দুই হাজার বাইশটা দিতে পারি টিউটোরিয়াল দুই হাজার বাইশ আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দিলাম তারপরে আসলো কি আপনার ডেসক্রিপশন এই ভিডিওটা কিসের উপর বেস করে তৈরি করা হয়েছে এই ভিডিওটা তৈরি করা হয়েছে কিভাবে সাবস্ক্রাইব বাটন তৈরি করতে হয় এই কথাগুলো কিন্তু এখানে অনেকবার এই ডেসক্রিপশনে কিন্তু আপনার এই কথাগুলো অনেক অনেকবার থাকতে হবে একবার দুইবার না অনেকবার থাকতে হবে তাছাড়া কিন্তু আপনার এই ভিডিওটা র্যাঙ্ক করবে না কিন্তু এই ডিসক্রিপশন দেওয়ার আগে আমাদের কিছু কাজ আছে সেটা হচ্ছে আমরা ভিডিও ট্যাগ দিব ডিসক্রিপশন দেওয়ার আগে আমরা ভিডিও ট্যাগ দিব কারণ এই ট্যাগের মধ্যে যেগুলো দেব সেগুলো যেন আমাদের ওখানেই থেকে যায় মানে যে ডিসক্রিপশনের মধ্যে যেন থাকে সেই জন্য আগে টাইটেল দিলাম তারপর ট্যাগ দিলাম ট্যাগ কিন্তু এখানে সুন্দর করে রিমাইন্ডার যদি লিখি আমরা কি এটা কিন্তু দেওয়া যায় কারণ এটা কিন্তু চলে আসছিল কিন্তু কোনো কোম্পানি এটা ইউজ করে নাই আচ্ছা ঠিক আছে এটা দিলাম দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে দেখব যে কি রকম রিমাইন্ডার লেটার এটা কিন্তু লো এইখানে যতগুলো এখানে যতগুলো দিয়ে রাখছে সবগুলোই লো মানে যে খুব কম কোম্পানি এই কি মানে এই ট্যাগগুলো ইউজ করে কিন্তু এখানে এদের কিন্তু সার্চ ভলিউম অনেক বেশি দেখেন এটা সাঁত্রিশ হাজার মাঝে তিন হাজার সাতশো একশো জন এটা সার্চ করে তারপরে এটা আছে এলাকার চার হাজার নয়শো সাতাশ জন এটা সার্চ করে এটা পাঁচ হাজার জন সার্চ করে এটা এক হাজার জন সার্চ করে তাহলে যেটাতে আমাদের সার্চ ভলিউমটা বেশি কিন্তু যে কম্পিটিশনটা অনেক কম সেটা আমরা দেবো এটা লো এটা দিলে আমার আমি শিওর আম শিওর এগুলো যদি আমি দিই আমার ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট র্যাঙ্ক করবে আচ্ছা ঠিক আছে আমি এটা দিলাম ওটা দিলাম সার্চ ভলিউমটা যেটার বেশি সেটাই আমরা দেবো always you have to always remember it এক দুই তিন চার পাঁচ মানে একক দশক শতক হাজার অযুত মানে সাঁত্রিশ হাজার মানুষ এটা নিয়ে কি করে সার্চ করে কিন্তু এইটা কিন্তু আমাদের দেওয়া নাই সো আমরা এগুলো দিয়ে দিলাম আচ্ছা এগুলো আমরা দিয়ে দিলাম তাহলে আমাদের এই কয়েকটা গেল তারপরে আবার আমরা আমি লিখি ইউটিউব সাবস্ক্রাইবার যদি লিখি youtube subscriber is ub is crib is subscribe button আচ্ছা ইউটিউব সাবস্ক্রাইব বাটন এটা সাজেস্ট করতেছে হাইড করা মানে কিভাবে হাইড করে এটা তো আমাদের কাজ না ইউটিউব সাবস্ক্রাইব বাড়ানোর উপায় এটা কিন্তু দেওয়া যেতে পারে আচ্ছা দিলাম এটা এটা দেওয়ার পরে দেখি এটা তারা আমাদের আমাদেরকে কি কি সাজেস্ট করে ভেরি লো এটা কিন্তু খুবই লো কিন্তু এটা সার্চ করে একক দশ শতক হাজার দুই হাজার সাতশো ষাট জন এটা সার্চ করে কিন্তু এটা লো এটা রিলেটেড আর কোনোটা নাই আচ্ছা ঠিক আছে এটা দিলাম সার্চ করে এতজন ওভার কোর্স কিন্তু অনেক ভালো কম্পিটিশন কিন্তু খুব কম এটা দেওয়ার মতো একটা তারপরে আর একটা দিতে পারি আমরা কি সাবস্ক্রাইব রিমাইন্ডার দিলাম এটা দিলাম আমরা এখানে সর্বোচ্চ পাঁচশো পাঁচশো ক্যারেক্টার লিখতে পারবো আচ্ছা ইউটিউব সাবস্ক্রাইব রিমাইন্ডার একটা দিই দেখি তো remind reminder reminder YouTube subscribe reminder দিয়ে দেখি তো YouTube S C R S C B subscribe YouTube subscribe রিমাইন্ডারটা দিতে পারি আমরা আচ্ছা এটাকে এটার মধ্যে গেলে হয়তো বা পেতে পারি YouTube subscribe YouTube subscribe button এটা দেওয়া যায় how to include YouTube subscribe এটাও দেওয়া যায় এখানে হিন্দি এটা ভেরি লো দেওয়া যায় হিন্দিতে অনেকে তো সার্চ করে থাকে हाउ टू इंक्लूड डेटा दे अच्छा ठीक है create how to create subscribe button এটা কিন্তু দেওয়া যেতে পারে হাউ টু ক্রিয়েট সিআরই এটি create subscribe S U B S subscribe S P subscribe how to create subscribe লিঙ্কটা দেওয়া যেতে পারে বা দেখি আমাদের ক্যারেক্টার কয়টা দুইশোটা এখন অনেকগুলো আমরা দিতে পারবো আচ্ছা দেখি এখানে কি সাজেস্ট করে এগুলো কিন্তু প্রত্যেক ট্রাইলও কিন্তু সার্চ করে প্রত্যেক দিন সার্চ হয় এখানে সার্চ ভলিউম দেখছেন কত এটা পাঁচ হাজার বেশি হ্যাঁ সাবস্ক্রাইব লিংক কিন্তু মানে যে এত লোক সার্চ করে কিন্তু এটা পেয়ে পায় না এটা সার্চ করে কম এটা এগুলো সার্চ করে কম আছে এগুলো বাদ দিলাম তারপরে এটা দিলাম তারপরে আর কি কি দেওয়া যেতে পারে এই video related how to how to create C R E A T create এটা দেওয়া যায় এটা লেখে কিন্তু সার্চ করে আমি যেটা লিখি এটা লিখে এটার সার্চ ভলিউমটা অনেক কম আবার ভেরি লো সাবস্ক্রাইব চেকটা অনেকেই সার্চ করে এটা মিডিয়াম সার্চ ভলিউমটাও কম কিন্তু এটার সার্চ ভলিউম সবচেয়ে বেশি এটা ভেরি লো এটা সার্চ ভলিউম এত বেশি কিন্তু এটা এত লো কেন আচ্ছা এটা আমি দিয়ে আজকে এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব করে এটা দিব আচ্ছা ঠিক আছে ট্যাগটা তিনশো ওয়ার্ডের মধ্যে হয়ে গেছে আর একটা তিনশো ওয়ার্ডে হয়ে গেছে আর আরও আমরা একটু রিচার্জ করি যে এরা এরা কী ধরনের কী ধরনের ট্যাগ ইউজ করে এখানে যে ট্যাগগুলো দেখা দেবে video tag দেখি এর video tag no video tag কোনো ভিডিও ট্যাগই দেওয়া নাই সেজন্য বারোটা ভিউ ভিউ কম জানি না কিভাবে ইউটিউব চ্যানেলটা ছাড়তে হয় এখানে এর মোটামুটি আছে কিন্তু থাকলেও এটা দিয়ে কোনো কাজ হবে না যেটা দিছে এগুলো একটাও র্যাঙ্ক করা নেই র্যাঙ্ক করা যেগুলো সেগুলো আমরা দেখব একে একে দেখতে থাকি একটা দেখি বিদেশি একটা র্যাঙ্ক করা কোনটা সেটা আমি দেখাবো এখানে একটা র্যাঙ্ক করা ভিডিও কিওয়ার্ড নাই আমি খুঁজতেছি কারোটা র্যাঙ্ক করা কিওয়ার্ড আছে কিনা কারো কোথাও হ্যাঁ এই যে র্যাঙ্ক করা কিওয়ার্ড আছে কোনটা কত র্যাঙ্ক করছে দেখেন এগুলো কিওয়ার্ডটা ওদের র্যাঙ্ক করছে যে র্যাঙ্কের যে এক এই যে চার এই যে সাত এগুলো কি দেখতে পাচ্ছেন এগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই এই যে দুই এই যে সাবস্ক্রাইব পপ আপ বাটন এটা এক এই যে সাত যেটা আমরা সেটা নেব সাত যেটা আমরা সেটা নেব এখানে লেখা আছে রিলেটেড কি ইউটিউব কনফার্মেশন লিঙ্ক হ্যাঁ এটা নেওয়া যেতে পারে এটা লো সার্চ হলো এটার সার্চ কত পাঁচ হাজার হ্যাঁ এটা নেওয়া যায় পাঁচ হাজার জিওতে একটা নিলাম how to make YouTube subscribe link and Bangla হ্যাঁ এটা নেওয়া যায় কিন্তু এটার সার্চ ভলিউমটা কম তাহলে উপরেরটাই নিতে পারি হ্যাঁ এগুলাকে কিন্তু কপি করে নিয়ে যাওয়া যায় কপি ক্লিপবোর্ড এই যে কপি ক্লিপবোর্ড লিখলাম আমি এই জন্যই আপনাদের এই এক্সটেনশনটা বারবার অ্যাড করতে বলতেছি বিকজ এই এক্সটেনশনটা অনেক অনেক ভালো একটা ইউটিউবার বা ইউটিউব মার্কেটারের জন্য আমি আসলে ইউটিউব মানে যে প্রফেশন ছিল না আমার কখনো আমি ইউটিউব কখনো মাঝে লাইকও করতাম না শুধু আমার কোচিংয়ের ছেলেপেলের জন্য আমি এটা শুরু করলাম যাই হোক আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এটা ব্যবহার করলাম তারপর এগুলো টপ এগুলোতে আমার কোনো কাজ নাই পিপল ব্লক এগুলোতে আমার ক্যাটাগরিটা আমি এখানে দিতে পারি কারণ ক্যাটাগরি ইউটিউবে ঢোকার সাথে সাথেই দেখবেন যে গণিত তাদের কমেডি বিভিন্ন কিছু আসে আমরা এটা কি দিতে পারি এডুকেশন দিতে পারি স্পোর্টস মিউজিক এগুলো ক্যাটাগরি আপনার এটা কোন ক্যাটাগরিতে এটা এডুকেশন ক্যাটাগরির ভেতরে পড়ে থাকে আচ্ছা এটা এটা শেষ হয়ে গেল তারপরে এটার পরে আসবে হচ্ছে আমার হচ্ছে এটার পরে আসবে যে আপনার এতে ভিডিওটা কিসের বুথ তৈরি করা কন্টেন্ট এই তাই যে নো দিবেন দুটাই নো দিয়ে দিবেন দুইটাই নো দিবেন এই কারণে আপনি যদি নো না দেন তাহলে আপনাকে কেউ লাইক করতে পারবে না কেউ সাবস্ক্রাইব করতে পারবে না মানে সবগুলোই কেমন হয়ে থাকবে আমি আপনাকে অন্য এক ভিডিওতে দেখাবো যে এগুলো না দিলে কেমন হয়ে থাকে হ্যাঁ মোটামুটি আমার শেষ কিন্তু ভিডিও ভিডিও থাম্বলিনটা কিন্তু বাদ গেল ভিডিও থাম্বলিনের উপরই নির্ভর করে আপনার ভিডিওটা মানুষ কীরকম দেখবে আগে ডিসক্রিপশনটা আমি দিয়ে দিই এই ডিসক্রিপশনের মধ্যে কিন্তু এগুলো থাকতে হবে এই যে the V I D the video video is a educational educational and and entertainment in entertainment পেন্ট ভিডিও ভিডিও ভিডিও মানে যে আপনি দিলেন আপনার মতো করে আপনার মতো করে আপনি দিলেন দেওয়ার পরে এটা কি করবেন আপনি এটা আপনি করবেন কি মানে যে এই যে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলোর আপনি করবেন কি এইটা কপি করলেন কপি করে কপি করে এখানে দিলেন তারপরে আপনি আরো কিছু লিখলেন আরো our ইউটিউব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বাচ্চা লিখলেন আপনার মতো করে লিখে করলেন কি আর একবার ওটা কপি করা ছিল ওটা আবার দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি কি করবেন এই যে আপনার যে ট্যাগগুলো ছিল আপনি যে ট্যাগগুলো দিয়েছেন এই ট্যাগগুলো কিন্তু ওখানে দিবেন বারবার দিবেন বারবার এই ট্যাগগুলো দিবেন আপনি কন্ট্রোল সি দিয়ে নিয়ে যায় ট্যাগুলো দিলেন যেহেতু ট্যাগুলো আপনার এখানে দেওয়ার কারণ হচ্ছে ট্যাগুলো আপনাকে আপনার ট্যাগুলো ওরা র্যাঙ্ক করে দিবে মানে যে আপনি র্যাঙ্ক হবে এটা আপনার কিভাবে র্যাঙ্ক হয় সেটা আমি দেখে দিব আপনাকে এটা কি আমি আমি ক্লাস সবসময় একটু বড় করেই ফেলি কারণ আমি আমি সম্পূর্ণটা না শেখাইতে পারলে আমার ভালো লাগে না এটা আমার স্বভাব আমার কোচিংয়ে আমি যখন ক্লাস নেই তখন এই সেমভাবে মানে যে আমাকে কিন্তু সবাই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু অনেক ভালো বোঝে আমার ক্লাসগুলো এবং আমি যদি কোনোদিন অসুস্থ থাকি আমাকে এমনকি ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় ক্লাস নেওয়ার জন্য ও শিট oh, কোথায় যাবার কোথায় আসতেছে খুব ঝামেলা ইউটিউব থেকে আমি কি পাবো না পাবো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাকে আমাকে কাজ করতে হচ্ছে ইউটিউবতে আমি এই সময়টা যে ফাইবারে লাগাতে যাচ্ছিলাম তো এখন একটু এখন একটু মানে যে কম কাজের চাপ নাই সেই জন্যে আপনাদের সাথে আসা জানি না কেন আমি আপনাদের সাথে আজকে পড়ে গেলাম আচ্ছা ঠিক আছে ডিসক্রিপশনটা হ্যাঁ, দিলাম এরপরে আসবে কি থাম্বলিন এই যে থাম্বলিনটা কি আপনি এখান থেকে চুজও করতে পারেন অথবা আপনি এটাকে তৈরি করতে পারেন তো থাম্বলিনটা আমি মনে করি যে তৈরি করা বেটার তৈরি করা বেটার কিন্তু আমার এটা ভেরিফাই না করা পর্যন্ত আমার চ্যানেলটা ভেরিফাই না করা পর্যন্ত ওরা আমাকে এখানে থাম্বলিনটা দিতে দিবে না থাম্বলিন আমি যতই চেষ্টা করি আমাকে দিবে না ভেরিফাই করতে হবে আচ্ছা চ্যানেলটা ভেরিফাই করা কিন্তু পরের ভিডিওতে দেখাবো এখানে ভেরিফাই করা ভেরিফাই ভেরিফাই করে দিই Bangladesh zero one seven six seven ছত্রিশ ছাপ্পান্ন শূন্য নয় আমার তো ফোনও বন্ধ এখন এটা তো না দিয়ে তো উপায় নেই আমার তো ফোনটা এখন বন্ধ হয়ে গেছে ওয়ান মিনিট আমি একটু অন্য ফোন নিয়ে আসে তারপরে না আচ্ছা ঠিক আছে এখন চা চ্যানেলটা আমি এখন তাহলে ভেরিফাই করে নিই আমার নতুন নাম্বারটা দিয়ে আমার তো সব নাম্বার শেষ হয়ে গেছে ভেরিফাই করতে করতে মানে যে বাইরের কাজগুলো করতে করতে আমার নাম্বারগুলো ভেরিফাই করতে করতে আমার নাম্বারই শেষ হয়ে গেছে পরে বাইরা ওদের চ্যানেলে আছে জিরো ওয়ান নাইন এখানে এটাতে মেবি খোলা নাই one seven zero two seven four two four আচ্ছা ঠিক আছে এখানে একটা মানে যে ছয় ডিজিটের একটা কোড আসবে এই কোডটা আসলেই শেষ হ্যাঁ চলে আসছে কোডটা অলরেডি তাহলে এটা ভেরিফাই হবে তাহলে আপনারা একটা সহজ সিস্টেম শিখলেন ভেরিফাইয়ের যে ভেরিফাই করা না থাকলে আপনারা ইউটিউবে থাম্বলিন দিতে যাবেন তাহলে আপনাকে ভেরিফাই করতে হবে নাইন মানে যে সাবমিট সাবমিট মানে কি ইয়োর ফোন নাম্বার ভেরিফাইড মানে যে আপনার চ্যালেঞ্জটা এখন ভেরিফাই হয়ে গেল এখন আপনি দিতে পারবেন ওকে এখন আপনারা নিজের মতো করে একটা থাম্বলিন চুজ করবেন আমি যে থাম্বলিনটা চুজ আমি কি থাম্বলিন দেবো এখানে এখানে আমি থাম্বলিন আচ্ছা এই যে এটাই দিলাম এমন একটা থাম্বলিন দিতে হবে যেটা দেখে যেন মানুষ আকর্ষিত হয় আকর্ষিত যেন হয় আচ্ছা ঠিক আছে এটা দিলাম হ্যাঁ, এটা দিলাম এটার সাথে আসলে কোনো কানেক্ট নাই আমার কোনো কিছুতে এটার সাথে আমার কিন্তু মানে যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ একটা সাবটাইটেল দিতে হবে প্লেলিস্ট অ্যাড করতে হবে আমার কোনো প্লে লিস্ট নাই এখানে প্লে লিস্টটা ক্রিয়েট করা দেখায় এভাবে প্লে লিস্টকে ক্রিয়েট করতে হয় এটা কি সাবস্ক্রাইব এসি বাটন বিএ এইভাবে এটা হলে প্লে লিস্ট আপনি যতগুলো ভিডিও এখন বাজে মানে ছাড়বেন যদি এই প্লে লিস্টে এভাবে টিক দিয়ে দেন তাহলে এই প্লে লিস্টের আন্ডারে থাকবে এটাকে বলা হয় প্লে লিস্ট প্লে লিস্টটাও করে দিলাম আপনাদের কে এরপরে আমি এগুলো তো অবশ্যই ভিডিও দেখাবো my video continue the paid না আমাদের এটা পেইড না আমাদের এই ভিডিওটা ফ্রি দেখতে পারবে যদি টাকা নিয়ে দেখা দেখাইতাম তাহলে ওখানে পেইড অপশনে পেইড অপশনটা সিলেক্ট করে দিতাম সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করতে হবে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দেবো ল্যাঙ্গুয়েজে ইউনাইটেড স্টেট মেবি এখানে দেয় না ইউনাইটেড কিংডম দেওয়া লাগবে United English Canada English Kingdom United State আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তখন সে ক্যাপশন আপনি ভিডিও ক্যাপশন ইউএস আর বাদ বাকিগুলো এই যে লোকেশন ভিডিও লোকেশনটা আপনি দিতে পারেন B N G L A D S S Bangladesh হ্যাঁ লোকেশন ভিডিওর সাথে আপনাকে দেখাবে ভিডিওর লোকেশনটা সব কিছু মোটামুটি শেষ এডুকেশন পাবলিক টপ হ্যাঁ এখানে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পরে অ্যাড সাবটাইটেল এখানে আমরা সাবটাইটেলটা দিব সাবটাইটেলটা দিলে কি হবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে তাড়াতাড়ি এই জন্য সাবটাইটেলটা দেওয়া আমার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই যে কন্টিনিউ না সাবটাইটেল আমরা লিখে দেব লিখে দেওয়ার জন্য টাইপ ম্যানুয়াল এখানে লিখলাম লাগে বাটন ইউটিউব ইউটিউব বা সাবস্ক্রাইব বাটন অর্থাৎ সাব টাইটেলটা না দিলেও চলে আমাদের যে ভিডিওর ক্যাটাগরি তারপরে আমি দিয়ে দিলাম আপনাদের শেখানোর স্বার্থে এটা গেল সাব টাইটেলটা দিছে ইন্ড স্ক্রিনটা দিতে হবে কিন্তু ইন্ড স্ক্রিন এখানে হয়তো বা এখানে ইন্ড স্ক্রিনটা কেন অ্যাড নিচ্ছে না হচ্ছে না নিল তারপর আসলে cards what is the cards cards হচ্ছে আপনি ভিডিও দেখতেছেন দেখার দেখার সাথে সাথে দেখবেন এখানে একটা আই বাটন আসে মানে আই বাটন কি কার্ডস বলা হয় অনেকেই জানে না এটা কার্ডস কি আমি কোন কোন ভিডিওর যে কথায় দেওয়া আছে এটা তো বলা মুশকিল আচ্ছা আমি একটা ভিডিও দেখি ইউটিউবে ঢুকে আমার যে একটা ছোটখাটো চ্যালেঞ্জ ছিল যখন আমি ফ্রিল্যান্সিং করতাম না তখন সেই যুগে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মানে যে এটা হচ্ছে কার্ড এই কার্ডটা হচ্ছে এই যে এই আই বাটনটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি ভালো করে ড্রাগ করে দেখে দিই এই যে ড্রাগ করে দেখে দিলাম এটাকে বলা হয় কার্ডস মানে ইউটিউবের পরে যে কার্ডস আসে সেটাকে সেটা হচ্ছে কার্ডস কার্ডসটা এখান থেকে দিতে হবে আচ্ছা ঠিক আছে এই যে কার্ডস এটাকে বলা হয় কার্ডস তো এই যে এখানে গেলাম গিয়ে আমরা কার্ডস কার্ডসটা কি দিব আমাদের তো এই চ্যানেলে কোনো ভিডিওই দেওয়া নেই তাহলে আমরা কার্ডস কি দিব আচ্ছা প্লে লিস্টটা দিয়ে দিলাম একটা বার খালি প্লে লিস্টটা একবার যাবে বাটন কিন্তু আমাদের প্লে লিস্টে তো কোনো ভিডিওই নাই সেই কারণে আমাদের এখানে ক্রস আসছে আমি আমি নেক্সটে এইগুলো আবার ভালোভাবে যখন আরও তিন চারটা করে ভিডিও ছাড়বো সেটা আমি এখানে দেখে দিব আমার চ্যানেলের সাথে থাকেন অনেক কিছু শিখতে পারবেন এই যে সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পরে আমি আমি নেক্সটে চলে গেলাম যেহেতু এখানে নাই প্লে লিস্টটা আমার এখানে অনেক ঝামেলা করতেছে মেবি ক্লোজ নেক্সট এখন এটা কি প্রাইভেট হবে এই ভিডিওটা কি প্রাইভেট নাকি মানে যে মানুষ দেখবে না নাকি শুধু আমি যাকে দেখার পারমিশন দিব সেটাই আমাদের এটা পাবলিক পাবলিকটা দিয়ে দিলাম তারপরে আবার পাবলিশ পাবলিশ দেওয়ার পরে আপনি এটা ফেসবুকে দিতে পারবেন টুইটারে এটা লিঙ্ক এগুলো কিন্তু আপনার র্যাঙ্কের স্বার্থে দিতে হবে আপনি দিবেন প্রত্যেকটা সেকশনই দিয়ে দিবেন আপনি আপনি দিলেন ধরেন যে দিয়ে দিছি আমি এক্সাম্পল এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এখন এই যে এটা এটা আমি যদি এই ভিডিওটার ভিতরে যদি ঢুকে যাই তাহলে দেখেন যে ভিডিওটা কিন্তু দেখাবে ভিডিওটা দেখাবে কি কি দেওয়া আছে কি কি দেওয়া নেই সব কিছু সুন্দরভাবে এখান থেকে আপনি যদি কোনো কিছু এডিট করতে চান তাহলে আপনি এডিট করতে পারবেন আপনি যদি কোনো কিছু এডিট করতে চান তাহলে এখান থেকে আপনি এডিট করতে পারবেন খুব নর্মাল এডিট করতে পারবেন কোনো ব্যাপার না আর এটা কিন্তু আমাদের এটা কিন্তু পোস্ট আমি ফেসবুকে এটা পোস্ট করে দিলাম আমাদের মানে যে পাবলিশ হয়ে গেছে এখন আমরা এটা দেখব কিভাবে ইউটিউবে ইউর চ্যানেলে ঢুকতে হবে প্রথমে ইউর চ্যানেল ইউর চ্যানেলের মধ্যে ঢুকলেন তো ওকে দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা এখন শো করবে আমার ভিডিওটা হচ্ছে ten second one minute ago published হয়ে গেছে আমার কোনো পাবলিশড হয়ে গেছে সেটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে সব কিছু এখানে সুন্দর করে দেখিয়ে দেওয়া হচ্ছে এই যা টেন নো ভিউস ভিউস কোনো ভিউস নাই এখানে এখানে কোনো ভিউস নাই সেই জন্য দেখেন আপনাদেরকে আবার দেখে দিই যে ভিউস নো ওয়ান মিনিট এগো এটা কিন্তু দিয়ে দিছে বুঝতে পারছেন তো আপনারা এখন আশা করি যাই হোক এটা পাবলিশ হয়েছে কেমন হয়েছে ভিডিওটা একটু ঢুকে দেখি পাবলিশ এটা এটাই হচ্ছে আমার ভিডিও জাস্ট মানে যে এটা হচ্ছে রিমাইন্ডার তৈরি করার জন্য আমি এটা পরে এক সময় দেখাবো আচ্ছা ঠিক আছে আমাদের এটা কি র্যাঙ্ক করলো কি করলো না আমি কি চ্যানেলটা পাবো কি পাবো না ছাড় দিলে সেটা আমরা একবার চেক দিয়ে দেখি এখান থেকে চেক দিয়ে দেখি হ্যাঁ, আমার ভিডিও আমি নিজেই খুঁজে পাবো না এখন আমার চ্যানেলটাও নতুন আর ক্রাইবটা এখন হ্যাঁ, খুঁজে পাবো একটুখানি হ্যাঁ, যে খুঁজতে হবে একটুখানি এখান থেকে এই যে আমরা ভিডিওটা দেখেন একটা প্রথম পেজে ছিল আমরা ভিডিওটা পেয়ে গেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাই সবাইকে পরবর্তী ক্লাসের জন্য কথা হবে কথা হবে সবাই